বর্তমান প্রেক্ষাপটে আমরা যে দাওয়াতি কাজ করছি দাওয়াতি কাজ করার কারণে বাধা অনেক সারাদিন যদি বক্তব্য দিই কোরআন হাদিসের বাহিরে কোনো কথা আমাদের আসে না আমরা বলতেও পারি না সময়ই পাই না উল্টাপাল্টা কথা বলার সময়ই পাই না বেদাতের বিরুদ্ধে বলি শিরিকের বিরুদ্ধে বলি হারামের বিরুদ্ধে বলি মদের বিরুদ্ধে বলি জঙ্গিবাদের বিরুদ্ধে বলি সন্ত্রাসের বিরুদ্ধে বলি বেনামাজিদের বিরুদ্ধে বলি যৌতুকের বিরুদ্ধে বলি বলি কিন্তু অনেক মানুষ সহ্য করে না এর পরেও আমাদেরকে ফোন দেয় প্রোগ্রাম বন্ধ করে দেয় হুমকি দেয় ইত্যাদি কথা বলে আমি আপনাদেরকে বলবো আলোচনার জন্য বলবো দিনই আলোচনা বন্ধ করার জন্য খবরদার প্রশাসনের কাছে রিপোর্ট দিতে যাবেন না আপনি কিন্তু পুঙ্গ হয়ে যাবেন ইনশাল্লাহ কথা কি বুঝতে পারলেন এই কৌশল কোনোদিন অবলম্বন করবে না দাওয়াতি কাজ যারা করছে করুক হোক যতটুকু হোক হোক কিন্তু আপনার কারণে যদি দাওয়াতি কাজ বন্ধ হয় আল্লাহ আপনাকে পুঙ্গ করে ছাড়বেন ইনশাআল্লাহ আমি প্রশাসনের লোকদেরকে বলি আপনি এসপি হন ডিসি হন এসপি হন ওসি হন এসআই হন গোয়েন্দা হন আপনি ডিজিএফআই হন এনএসআই হন সিটিএসবি হন আপনি ডিবি হন আপনি সিআইডি হন যে গ্রুপের গোয়েন্দা হোক না কেন দিনই প্রোগ্রাম বন্ধ করার জন্য সুপারিশ করবেন না দেখুন প্রশাসনে এত ভালো মানুষ আছে কিছু সেদিন পাবনায় যাচ্ছিলাম পাবনায় প্রোগ্রামটা ধরা খুব কঠিন হচ্ছিল দেখেন তারাও পুলিশ কিন্তু আমার ড্রাইভার বসে আছে কোথায় গেল গো ড্রাইভার ওই যে বসে ওই যে বসে আছে জিজ্ঞেস করেন টাঙ্গাইলের মধ্যে যাব পাবনায় আমি ঘুমাচ্ছি গাড়ির মধ্যে ও গাড়ি চালাচ্ছে আশি স্পিড সর্বোচ্চ কত আশি নব্বই হয়ে গেছে পঁচানব্বই হয়ে গেছে ওর মেশিনকে ধরছে ধরে গাড়ি দাঁড় করালো দাঁড় করানোর পরে ড্রাইভার বলেছে আমাদের টাইমটা লস হয়ে গেছে প্রোগ্রাম ধরতে হবে নয়টায় প্রোগ্রাম চালু হবে এই জন্য গাড়িটা জোরে চালাচ্ছিলাম ওকে দেখাইছে যে আপনার গাড়িটার গতি ছিল পঁচানব্বই কিলোমিটার বেগে এই কথা বলার মাত্রই গাড়ির মধ্যে আলোচক আছে নাম বলেছে ওরা সার্চ দিয়ে দেখছে দেখার পরে বলছে ইনি হ্যাঁ দুইজন পুলিশ শুধু দিনই আলোচনা করতে যাচ্ছি গাড়িটা জোরে চালাইছে তাদের মানবতা ইসলামের প্রতি দরাদ দেখিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে কি দরদি মানুষ আছে না আছে আচ্ছা, এই দুই পুলিশ সদস্যের জন্য তারা জালসাকে লক্ষ্য করে আমি গিয়ে যেন প্রোগ্রামটা ধরতে পারি এই জন্য ধরা পড়ার পরও দাঁড় করাইছে তাহলে জরিমানা করতে পারতো না পারতো না জরিমানা করে ছেড়ে দিয়েছে পুলিশের মধ্যে কিছু ভালো মানুষ আছে আছে না আমি কিন্তু গাড়ি থেকে নামিনি গাড়িতে বসে আছে ও এসে বলছে যে স্যার এই ঘটনা ছেড়ে দিয়েছে কেউ চাচ্ছে প্রোগ্রামটা হোক তাদের মধ্যে আল্লাহর প্রতি কি আছে মহব্বত আছে দরদ আছে এই জন্য বলি আপনি যে দায়িত্বশীল হন না কেন আপনি তদন্ত করেন সুন্দর করে তদন্ত করার পরে আপনি বাস্তব হলে বন্ধ করেন বন্ধ করেন না গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম সব কিছু সাজাইছে দিনদার মানুষ দিনদার মানুষ তারা এরা নামাজ পড়ে এরা হারাম খায় না আল্লাহকে কথা বললে গুলি মিস যেতে পারে কিন্তু এই ইখলাসপূর্ণ মানুষের কথা মিস যাবে না খবরদার এটা ভয় করতে হবে লোকটা মাজলুম সাধারণ মাদ্রাসা চালায় আমার কাছে কাঁদতে কাঁদতে বলছে দেখেন তো প্রোগ্রামটা বন্ধ করে দিল হেফজোখানার প্রোগ্রাম হাফেজরা এখানে পড়াশোনা করে আরে কি কষ্ট আপনি চিন্তা করেন বলছে যাকে আপনারা নিষেধ করছেন তাকে বাদ দিয়ে আর এক বক্তাকে দিয়ে করি যেন প্রোগ্রামই হবে না এটা সামিয়ারা টানানো ছিল পুরো ভেঙ্গে দিল পোস্টার করেছে ভেঙ্গে দিল এই প্রত্যেকটা হাফেজের হৃদয়ে আঘাত দেওয়া হয়েছে আঘাত দেওয়া হয়নি আপনি যেই হন বাৎসরিক একটা খরচ করেছে দিনদার ভাইয়ের একটু টাকা পয়সা দিত হাফেজের বেতন হতো বাচ্চারা সেখানে খায় সেখানে কিছু খাবার উঠত বছর একটা ফান্ড উঠে মানুষ ওয়াদা করে ঠিক আছে আমি এত টাকা করে দেব একটা মাদ্রাসা চলতো আপনি ওসি হয়ে গোয়েন্দা হয়ে এসপি হয়ে ডিসি হয়ে এই রকম প্রোগ্রাম যদি বন্ধ করে দেন এটা সরাসরি চলে যাবে কার কাছে আল্লাহর কাছে এটা করবেন না এইটা করবেন আমি কখনো কামনাও করি না আবার আর একজন কি আশ্চর্য হতবাক একটা আমি চলে আসছি গত দুই দুই বছর আগের ঘটনা চলে আসছি ওসি সাহেব আমাকে ফোন দিয়ে বলল আপনি কোথায় প্রোগ্রাম হবে না বাধা দিয়েছে চলে আসছি ব্যাক করেন আপনি কেন ব্যাক করব আপনার সাথে আমি কোনো তর্ক করতে চাই না আমি চলে যাচ্ছি বন্ধ করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে এমনি বসে নিয়ে ক্যাচাকেচি করতে চাই না প্রোগ্রাম হবে আপনি আসেন পাঁচ সাত কিলোমিটার দূরে চলে আসছে আসেন আপনার প্রোগ্রাম হবে আমি আসছি এখানে থাকবো এই গত দুই বছর আগের কথা বলছি আবার ফিরে গেলাম যাওয়ার পরে ওসি সাহেব বসে থাকলেন আমি বক্তব্য দিলাম দিয়ে ফিরে চলে আসছে কি এর মধ্যে মানুষ আছে না আলহামদুলিল্লাহ রিপোর্ট দিয়েছে ওসি সাহেব এই কয়েকদিন আগের ঘটনা রিপোর্ট দিয়ে সবাই প্রোগ্রাম বন্ধ করতে হবে করা যাবে না কোচি সাহেব বলেছে যে একজন লোক আলেম মানুষ আসবে প্রোগ্রাম করতে এত গান করতে আসবে না তো আপনি এতগুলো ইমাম আছে আসেন কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা গান হয়েছে তা তো কেউ আসেন না যে গানটা বন্ধ করেন বুঝেননি কথা আপনারা আসছেন আজকে ওয়াজ বন্ধ করার জন্য কয়েকদিনে ধুমধামে নারী পুরুষ নাচে গান করে কি নষ্টামি করলো কেউ তো থানায় অভিযোগ দিলেন না আসলেন না আপনারা আর আজকে ওয়াজ মাহফিল বন্ধ করতে আসছেন বলছে না এরা হলো জঙ্গি একে বক্তব্য দেওয়া হবে না আচ্ছা ঠিক আছে আমি থাকবো কি কি ভুল কথা বলে আপনারা নোট করবেন মঞ্চ থেকে নামতে দেবো না ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো আপনারা থাকবেন যান আমিও আসতেছি আপনারাও যান প্রোগ্রামে যান বেদাতে মূল্যারা একটা আসেন প্রোগ্রাম আসলে প্রশাসন বন্ধ করতে চায় না কিন্তু এই ভূত আছে কিছু শয়তানের দালাল পাগড়িওয়ালা টুপিওয়ালা এই শয়তানগুলো প্রোগ্রাম বন্ধ করে দেয় আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক প্রশাসনের কি ঠাকা পড়েছে প্রশাসন চাই শুধু শান্তিপূর্ণভাবে তারা দিন নিয়ে আলোচনা করে প্রোগ্রাম শেষ করুক কথা কি বুঝতে পারছেন কিন্তু খুঁচান যে আপনারা কারা খোঁচায় বিশৃঙ্খলা হবে বোমা হামলা হবে মারামারি হবে লাশ পড়বে সব মিথ্যা কথা পাগড়ি ভরে বলে প্রশাসন ভয় পেয়ে যায় তখন একটা ওসিরার কতটুকু ক্ষমতা আছে তাই না এ কাজ করে তা আপনাদেরকে বলবো দিনই আলোচনা হচ্ছে এখানে প্রোগ্রাম বন্ধ করার কোনো সুযোগ না কেন করবেন কেন খোঁচাখুচি করতে যাবেন আর প্রশাসনকে কেন লেলিয়ে দিবেন প্রশাসন আমাকে চিনে না আমি যেখানে আসছি প্রশাসন জানে না ফেসবুকে যায়নি পোস্টার আমি কোথায় যাচ্ছি কোন দিন কোন টাইমে প্রোগ্রাম হবে সব ফেসবুকে যাই প্রশাসন জানে না আপনার খোঁচাতে গেছেন কি জন্য উত্তপ্ত করার জন্য সেদিন ডাকুনিয়া প্রোগ্রামটা এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ আমাকে কথাই বলতে দিল না তাই না দশ বিশ মিনিট আধা ঘন্টা হলে হতো পাঁচ সাত মিনিটের মধ্যে বাধ্য করলো আমাকে বন্ধ করেন নিরাপদে চলে যান আহারে নিরাপত্তা দেওয়ার মালিক কোন ব্যক্তি না আল্লাহ পরে শুনলাম ওসিউ জানে না কেউ জানে না এমনি এক ঘটনা ঘটাইছে আল্লাহ ভালো জানে এটা আমি আপনাদের অনুরোধ করব যেটা লাস্টে অনুরোধ করব আপনার এদের এলাকার বৃহৎ এবং ময়মনসিং গাজীপুর নেত্রকোনা শেরপুর আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিসদের সবচেয়ে বড় একটা জমায়েত সেটা খোলার মাঠে তিরিশাল ধানিখোলার এই জাতীয় ইস্তেম অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী নয় দশ এগারো অর্থাৎ আগামী বুধ বৃহস্পতি শুক্রবার এই যে পোস্টার এত নাম বলার দরকার আছে যতগুলো আলেম এখানে আছে আলহামদুলিল্লাহ তিন দিনই থাকবে এখানে প্রধান অতিথি থাকবেন হাফেজ রহুল আমিন মাদানি এমপি চিনেন তো আপনারা তাকে খুব ভালো করে ছিলেন আমার স্যার বৃদ্ধ মানুষ professor A K M Shamsul Alam Bangladesh জমিয়ত আহলাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি তারপরে ডক্টর আহমদুল্লাহ তিরিশ সালে নাম পড়তে তো পাঁচ মিনিট লাগবে হ্যাঁ? তিন দিন বলে দেব আচ্ছা প্রথম দিন অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশ সালে শেখ আব্দুল নুর মাদানী ডক্টর আবদুল্লাহ কাফি আল মাদানী ডক্টর বজলুর রহমান শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহিম ওস্তাদ মাহমুদ বিন কাসেম শেখ আব্দুল মাজিদ বিন শহীদ দ্বিতীয় দিন professor doctor Lukman Hossain professor doctor Abu Zakaria Sheikh Akramuzzaman bin Abdul Salam Madani Shaykh Saifuddin Belal Madani doctor Imamuddin Abdul Basir Shaykh Basar bin হায়াত কয়দিন হলো দুই দিন তৃতীয় দিন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি তারপরে শায়েখ এসাক বিন ইরশাদ ও ডক্টর মোহাম্মদ মুসলিম উদ্দিন ব্রাদার রাহুল তারপরে চিনেন থেকে মুর্শিদাবাদ ভারত শায়েখ এসাহাক বিন আরশাদ মাদানী শায়েক মোকারমের মোহসিন মাদানী অধ্যাপক আকবর হুসাইন আরো অনেকে আর লাগবে বক্তা আর লাগবে না শুধু যাওয়া বাকি যাবেন তো আপনারা কে কে যাবেন না হাত তুলেন কে কে যাবেন না ইনশাল্লাহ বলেন সবাই যাব দোয়া করবেন আল্লাহ যেন এই জাতীয় ইস্তেমাকে কবুল করেন আমিন এবং এই ইস্তেমার মাধ্যমে আমরা সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতে চাই তাও হৃদ এবং সালাফি মানহাজের আলোকে নিজের জীবনকে ঢেলে সাজান